রাখো আমি দুই নয়নে জলে ভেসে যাব ভাবিনি তো আমি ভুলে যাবে তুমি বুঝিনি পাবার আগে সবই যে হারাবে তুমি সুখে থাকো আমি দুই নয়নে জলে ভেসে যাব ভাবিনি যাবে তুমি বুঝিনি পাবার আগে সবই যে হারাবে তুমি সুখে থাকো আমি দুই নয়নে জলে ভেসে যাব ভাবিনি তো আমি ভুলে যাবে তুমি বুঝিনি পাবার আগে সবই যে হারা সাজালে চাইনি তবুও কেন তুমি কাছে এলে মিথ্যে অভিনয় স্বপ্ন সাজালে বলো কোন প্রতিশোধ তুমি নিলে আমার কোন অপরাধে দিলে এই অপবাদ শোধ তুমি নিলে আমার কোন অপরাধে দিলে এই অপবাদ তুমি সুখে থাকো আমি দুই নয়নে জলে ভেসে যাব ভাবিনি তো আমি ভুলে যাবে তুমি বুঝিনি বাবার আগে সবই যে হারাবে পাশে কানতে হবে অবশেষে ভালোবাসা এত জ্বালা বুঝিনি তো আগে ভালোবেসে কানতে হবে অবশেষে তুমি ভালো থেকো আমার শিখা হয়েও আমি ছাই হব তুমি সুখে থাকো আমি তুই নয়নে জলে ভেসে যাব ভাবিনি তো আমি ভুলে যাবে তুমি বুঝিনি পাবার আগে সবই যে হারাবে তুমি সুখে থাকো হারাবি সবই যে হারাবে তুমি সুখে থাকো আমি দুই নয়নে জলে ভেসে যাব ভাবিনি তো আমি ভুলে যাবে তুমি বুঝিনি বাবা সবই যে হারা